আমাদের মাঠে প্রশ্ন করা হবে জীবন কোন পথে ব্যয় করেছো যৌবন কোন কালে ব্যয় করেছো অতএব এই যুবক সময়টাকে কাজে লাগান এরা আপনাকে মাদক দিয়ে ব্যস্ত রাখতে পারে নারী দিয়ে ব্যস্ত রাখতে পারে হ্যাঁ আপনাকে এই যে চাকরির মোহ ব্যবসার মোহ এগুলো দিয়ে ব্যস্ত রাখতে পারে কিন্তু আপনাকে জানা অনুযায়ী আমল করতে হবে দুই তিন নাম্বার আদর্শ পরিবার গড়ে তুলুন দ্রুত বিয়ে সাদী করে ফেলেন বাচ্চা কাচ্চা নেন পরিবার গড়ে ফেলেন সময় নেই হাতে বেশি আপনার হালাল চার নাম্বার হালাল রিজিকের চেষ্টা করেন রিজিক রিজিকের জন্য হারামের পিছনে যাবেন না অল্প হোক কিন্তু হালাল রিজিকে সন্তুষ্ট থাকুন অনেক সময় বাসায় সতেরো আঠারো বছর বিয়ে দিতে চাবে না বাবাকে বুঝাতে হবে প্রয়োজনে একটু ফাইটও করতে হতে পারে কিন্তু তারপরেও নিজের নিজের আত্মা এবং নিজের সতীত্বকে হেফাজত করার জন্য বিয়ে করে ফেলে এবং আমরা গার্ডিয়ানদেরকে রিকোয়েস্ট করবো যে আমাদের যুবক ভাইদের বিয়েটা সহজ করে দেন যুবতীদের বিয়েটাকে সহজ করে দেন